আমার মনে গাজা খোঁজে গাজায় মনের দুঃখ বোঝে তাই তো পড়াই প্রতি সন্ধ্যা সুকার বাজে বাজে গাজা সৃষ্টির সেরা নেশা নেশায় ধরা